যখন থেকে বেঞ্জামিন নিয়াতিন ইয়াহু ইসরায়েলের নির্বাচনে জিতেছেন তখন থেকেই বোঝাপড়ায় ব্যস্ত রয়েছেন নতুন সরকার গঠন করার জন্য কারণ নির্বাচনের সময় তিনি যে বামপন্থী নেতাদের সঙ্গে জোট বেঁধেছিলেন সেই সব নেতাদেরই রাজি করাতে অতিরিক্ত দশ দিনের সময়ও তিনি পেয়ে গেছে এই সমস্ত নেতাদের সঙ্গে সরকার গঠন করার সমস্যা রয়েছে ইনি এটামা পেনগেভিয়া যিনি সাপোর্টার একটি টেরিস্ট গ্রুপের তাকেই নাকি নেতানি ইয়াহু জোট সরকারে পুলিশ মন্ত্রী করতে চলেছেন এবং এবং তিনি কন্ট্রোল করবেন ইসরায়েলের ফোর্সকে টেসলেলেস মট্রিজ তিনি দায়িত্ব পেতে চলেছেন ওয়েস্ট ব্যাংকে অধিকৃত প্যালেস্টাইনের অংশে ইসরায়েলের কনস্ট্রাকশন করার ব্যাপারে এবং আরেকটি নেতা রয়েছেন অ্যারিয়া ডেরি ট্যাক্স ফ্রডের মতো বড় অপরাধে অভিযুক্ত তিনি সেই নিয়ম পরিবর্তন করতে চলেছেন যাতে তিনি মন্ত্রী হতে পারেন অবশ্য ইসরায়েলের নতুন সরকার গঠনে অনেকেই সমালোচনার ঝড় তুলেছেন অনেকেই তুলেছেন বিভিন্ন প্রশ্ন কিন্তু এই সমস্ত জিনিসের মাঝেও বেঞ্জামিন ন্যায় তিন ইয়াহু তিনি অবশ্য এই কথাটি বলেছেন যে এই শো তিনি একা বয়ে নিয়ে যাবেন ইসরায়েলে নির্বাচিত নতুন সরকার এই সমস্ত করপ নেতাদের নিয়ে কতদিন সুষ্ঠুভাবে চলতে পারবে সেটা নিয়ে কয়েকটি প্রশ্ন থেকেই যাচ্ছে আশা করি এই প্রতিবেদনে আপনাদের বোঝাতে পেরেছি ইসরায়েলের রাজনীতিতে নতুন কি টানাপোড়েন সৃষ্টি হয়েছে যদি প্রতিবেদনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন নমস্কার